ওই আমি হাতে ধরি পায়ে পরি মিনতি করি দাও না বলে দাও না বলে কেন এত লুকো চুরি ওই আমি হাতে ধরি পায়ে পরি মিনতি করি দাও না বলে দাও না বলে কেন এত লুকো চুরি কোথা গেলে বুদ্ধিজীবীর লাইসেন্স পাওয়া যায় সুশীল সমাজের বলো মেম্বার হওয়া যায় বলে দাও না বলে কেন এত লুকো চুরি ওই আমি হাতে ধরি পায়ে পড়ি মিনতি করি দাও না বলে দাও না বলে কেন এত লুকো চুরি কোথা গেলে বুদ্ধিজীবীর লাইসেন্স পাওয়া যায় সুশীল সমাজের বড় মেম্বার হওয়া যায় কোথা গেলে বুদ্ধিজীবীর লাইসেন্স পাওয়া যায় সুশীল সমাজের বড় মেম্বার হওয়া যায়